হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ আমি মোহাম্মদ মেহেদি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় খুব সহজে ওকে চলুন তাহলে শুরু করি প্রথমে যা করতে হবে সেটা হলো আমাদের যে ছবিটা নিয়ে কাজ করবো সেই ছবিটা আনতে হবে আচ্ছা প্রথমে আমরা কিভাবে আনতে পারি ফাইলে গিয়ে ওপেন ক্লিক করলে আমরা যে ছবিটা নিয়ে কাজ করব সেই ছবিটা সিলেক্ট করতে হবে আচ্ছা আমরা হুম আমরা সাপোজ এই ছবিটা নিয়ে কাজ করব ওপেন দিলাম আচ্ছা এটা নিয়ে কাজ করব মানে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যেটা বলেন প্রথমে রিমুভ করে তারপর চেঞ্জ করতে হবে আচ্ছা তো আমরা কি করব কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা দেখেন খুব সহজে সিলেক্ট হয়ে গেল তো এরপর আমরা যেটা করব আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে আমরা ফরগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কাটবো মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করব চেঞ্জ করব সেজন্য আমাদের যেটা করতে হবে আমাদের যে সাবজেক্টটা ওই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে যেটা এখন ডিসিলেক্ট অবস্থা আছে তো আমাদের ডিসিলেক্ট অবস্থাটা সিলেক্টেড অবস্থা আনতে হলে আমাদের ইনভার্স করতে হবে সিলেকশনটা কিভাবে করব মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে সিলেক্ট ইনভার্স আছে সিলেক্ট ইনভার্স ক্লিক করলাম আচ্ছা এ দেখেন সিলেক্টটা ইনভার্স হয়ে গেছে এখন এই যে রিফাইন এজ ক্লিক করলাম আচ্ছা রিফাইন এজ ক্লিক করার পরে আমরা যেটা করব দেখেন এই এই দিকটা এই দিকটা যথেষ্ট সুন্দরভাবে সিলেক্টেড অবস্থায় আছে মানে সুন্দর অবস্থায় কাটা অবস্থায় আছে আমাদের চুলটা একটু ঠিক করা লাগবে তো সেটার জন্য আমরা কি করব এই যে আপনার ব্রাশ টুল ব্রাশ টুল নিয়ে তারপরে এই যে এভাবে করলেই আপনার দেখবেন যে চুলগুলো যে চুলগুলো বাদ পড়ছিল ওই চুলগুলো আসবে এবং এই যে চুলের ভিতরে যে সব ব্যাকগ্রাউন্ড এগুলো রিমুভ হয়ে যাবে আচ্ছা তো আমরা করি পুরোটা দেখেন খুব সহজে চলে আসতেছে আচ্ছা আমরা একটা কাজ করি আমরা এই চেক মার্কটা অফ করে দিই আচ্ছা এবার কাজ করি দেখেন যত দূর চুল আছে অত দূর ব্রাশ করতে হবে হয়ে গেছে আচ্ছা হ্যাঁ হয়ে গেল এখন আমরা যেটা করব সেটা হলো এখানে চেক মার্কটা দিয়ে দিব চেক মার্কটা দিয়ে দিলাম চেক মার্কটা দিলাম কারণ হলো এখানে আপনার ব্রাশ করার পর যে অবস্থাটা ছিল এই যে থিন যে চুলগুলো একেবারে পাতলা চুলগুলো ওগুলো কিছুটা ব্যাকগ্রাউন্ডের কালার ওদের নেওয়া ছিল তো ওটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক অথবা কালারটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এবার ওকে দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি আচ্ছা এবার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সাপোজ আমরা যে কোনো একটা কালার নিলাম সাপোজ যেটাই দেন সবই যাচ্ছে যার যেরকম পছন্দ বা প্রয়োজন অনুসারে কারোর যদি হোয়াইট নেওয়া দরকার হয় এখানে দিলে হোয়াইট থাকবে আর যদি অন্য কোনো যে যেরকম পছন্দের চান ওরকম নিতে পারবেন তো আমি আপাতত হ্যাঁ এটা থাকুক আপাতত এটা না আচ্ছা এটা নেই আমরা ওকে দিলাম এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো আমরা যদি আরেকটু কাজ করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করে ব্রাশ বাটনে ক্লিক করলাম ক্লিক করলাম দেখেন যেটা হলো এটা যেহেতু মাস্ক সিলেক্ট করা ছিল আপনাদের <clears throat> এখানে মাস্কের কারণে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে যেটা আমরা পরে সলিড কালার হিসেবে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছিলাম তো এখন আমরা এটার নিচেও একটা ব্যাকগ্রাউন্ড দেব ওটা দেওয়া যায় একেবারে হোয়াইট হিসেবে সলিড কালার নিয়ে যে একেবারে হোয়াইট দিলাম ওকে এটা এটার নিচে নামিয়ে দিলাম দেখেন এখন বিষয়টা আরো সুন্দর লাগতেছে আমরা আবার এই যে উপরের মাস্কটা সিলেক্ট করলাম কন্ট্রোল প্লাস টি দিলাম আপনার <coughs> এই সাদা অংশটা আরেকটু বড় করার জন্য তো আপনার যে কোনো অংশ ধরে তারপরে অল্টার শিফট হোল্ড প্রেস করে তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াই দিলাম মানে সাদা অংশটা একটু বাড়াই দিলাম ওকে দিলাম যে দেখেন কত সুন্দর ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এবং আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েও দিলাম তো খুবই সহজ ব্যাপার আপনারা আশা করি করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্নটা করতে পারেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ